যারা এত সুন্দর এতক্ষণ থেকে বাজিয়ে আছেন তাদের জন্য আরেকটা থ্যাংক ইউ সো মনে হেতে কি সবার জানা আছে তো আচ্ছা ঠিক আছে তারপর আচ্ছা এবার এইদিকে খাইয়া ঠিক আছে 弹了